হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কোন মাইনারদের জন্য হতে পারে এটা একটা বিশেষ গিফট কোন মাইনারদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আমি সুখবরটা আসলে আমি নিয়ে আসিনি এটা কোর টোকেনের যে অফিসিয়াল টিম আছে তারাই এই ঘোষণাটা দিয়েছে কোর টোকেনের যে ড্রপ হওয়া কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি হয়তো হতে যাচ্ছে কবে হতে যাচ্ছে কিভাবে পাবেন কি করতে হবে আমি সব কিছু বলবো ভিডিওতে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান এছাড়াও আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসি আমি সবসময় চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যেন আপনাদের কিছুটা হলেও উপকার হয় এই জন্য চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর কোর্স সম্পর্কিত সকল আপডেট টাইম টু টাইম সাথে সাথে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন টুইটারেও আমাকে ফলো করে রাখতে পারেন এই দুই জায়গায় সবচেয়ে আগে আপডেটগুলো দেওয়া হয় এই খুশির খবরটা জানার জন্য আমরা চলে যাব কোরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে সেখানে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে খুশির খবরটা কি এবং এটাতে আপনারা কতটা খুশি হতে পারেন এবং কি হতে যাচ্ছে সামনে তো চলুন কথা আর না বাড়িয়ে চলে যাই সাতোশি কোরের টুইটার হ্যান্ডেলে আমি এখন সাতোশি কোরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এবং যে টুইটটা স্পেশালি আমি আপনাদেরকে দেখাতে চাই সেই টুইটটাই ওপেন করে রেখেছি তাদের অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে টুইটটা তারা এ সম্পর্কে লিখেছে সেখানে তারা লিখেছে official started the core air drop countdown mark your calendar on February eighth eight days to go more details coming soon বলা হয়েছে যে আট দিনের মধ্যে অর্থাৎ আট ফেব্রুয়ারি কোরের যে এয়ারড্রপ হওয়ার কথা ছিল সেই এয়ারড্রপটা হয়ে যাবে শুরু হয়ে যাবে অর্থাৎ আমরা কিন্তু ফাইনালি আমাদের ওয়ালেটে আমাদের কোডটা পেতে চলেছি তবে এটা হচ্ছে আপনার মোট মাইনিং কোরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মনে রাখবেন তারা আগেই বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এয়ারড্রপ হবে তারপরে বাকিটা আস্তে আস্তে আনলক হবে এবং আপনার ওয়ালেটে যাবে তার ঠিক পরে কিছুক্ষণ পরে তারা আরও একটা টুইট করেছে দেখতে পাচ্ছেন এটা নিয়ে তারা একের পর এক টুইট করে যাচ্ছে এবং আরও কিছু ডিটেলস তারা দিবে বলেছে ডিটেলস যখনই পাবো তখনই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনার কোর মাইনিং অ্যাপসের মধ্যে কি করে আপনার মেটামাস্ক ওয়ালেটটা লিঙ্ক করাবেন এই সম্পর্কে একটা ভিডিও আছে আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে দ্রুত আজকেই আপনার যে ওয়ালেটটা এটা লিঙ্ক করিয়ে নেবেন আপনার কোর মাইনিং অ্যাপসের সাথে দেরি করলে হয়তো পেছনে পড়বেন অথবা সুযোগ হাত ছাড়াও হতে পারে এখন পর্যন্ত কোর আপডেট এটুকুই পরবর্তী দ্রুত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের টুইটার হ্যান্ডেল ফলো করে রাখুন শীঘ্রই ফিরছি নতুন আপডেট নিয়ে